কে তুমি বসি নদী কোলে একলা কে তুমি বসি নদী কোলে একলা কে তুমি বসে নদী কুলে একলা কে তোরে বাহি আসিবে গাহি কে তোরে বাহি আসিবে গাহি খেলিবে তোর সনে কি খেলা কে খেলা খেলবে তোর সনে কি খেলা কে তুমি বসি নদী গুলি একলা তুমি বসে নদী তুলি একলা সারা বেলা গাথু মালা ঘরেরও কাজে একই হেলা সারা বেলা মালা ঘরের কাজে একই হেলা চলো না করে আনুগা বসি নদীগুলি একলা কে তুমি বসি নদীগুলি একলা কার লাগে এত উতলা কার লাগে এত উতলা কে তুমি বসি নদীগুলি একলা নদী কুলে